স্বল্প টাইমে আমরা কিছু মৌলিক কথাবার্তা শিখি কিছু কথা আমরা শিখি প্রথমত তবা এবং ইস্তেফারের অর্থ কি তোবার অর্থ তিনটা অর্থ হয় তোবার কয়টা অর্থ একটা হলো ফিরে আসা একটা হলো কি ডিলেট হয়ে যাওয়া ডিলেট করে দেওয়া একটা কি লজ্জিত হওয়া তিনটাই কোরআনুল কারিম এসেছে তাহলে তোবা অর্থ ফিরে আসা আমি সিরাতে মুস্তাকিম ছেড়ে জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে গিয়েছিলাম আল্লাহর পথ ছেড়ে শৈতানের পথ ধরেছিলাম আমি রাব্বানি দিন ছেড়ে শৈতানি দিনের পথে গিয়েছিলাম তহিন ছেড়ে শিরকে ইমান ছেড়ে কুপুরে সুন্দর ছেড়ে বিদাতে ভালো ছেড়ে মন্দে আল্লাহ ফিরে আসাটা মন দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে তিনটা জিনিস দিয়ে যখন ফিরে আসবেন তখন হবে তোবা তার আগে তোবা হবে না আরটা তোবা মানে কি ক্ষমা করে দেওয়া তাহলে ফিরে আসা দায়িত্বটা আমার আপনার ডিলেট করে দেওয়া তোমার অর্থ মিটিয়ে দেওয়া এটা আল্লাহর কাজ ফিরে আসলে উনি কি করবেন ডিলেট করে দিবেন বরং আরো কিছু দিবেন আর তিন নম্বর কি লজ্জিত হওয়া এটাও আমাদের কাজ তাহলে তোবা মানে কি জানলাম আমরা ফিরে আসা ডিলেট হয়ে যাওয়া লজ্জিত হওয়া এই তিনটাই তোমার মধ্যে আছে ইস্তিকফার মানে কি ক্ষমা চাওয়া ইস্তিকফার মানে ক্ষমা চাওয়া কার কাছে ক্ষমা চাইবেন পীর বাবার কাছে হুজুর বাবার কাছে কার কাছে রাসুলের কাছে ক্ষমা চাইবেন মদিনায় গিয়ে কিছু লোককে দেখেছি বলে ইয়া আল্লাহ আমারে ক্ষমা করে দাও এই কাজটা করলে ক্ষমা হবে না আরো পাপ বেড়ে যাবে সিরিক এটা বিল্লা কারণ ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তো ইস্তিকফার মানে ক্ষমা চাওয়া মহানব্বুল আলমিনের কাছে তবু মানে ফিরে আসা ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া দুই নম্বর যে বিষয়টা আমরা জানব এই তোবার ইস্তেকফারের হুকুমটা কি এটাকে আপনার ইচ্ছাধীন এটা কি সুন্নত নফল মুস্তাহাব ওয়াজিব ফরজ তোবা করা ফরজ তোবা করো কি ফরজ আইন আপনার তোবা হুজুর কেবলা করলে হবে না আমরা অনেক সময় করি কি হুজুর দিতে পার করে নিই নামাজের পরে হুজুর দোয়া করলে পার হয়ে যাব সম্মেলনে এখানে দোয়া করলে পার হয়ে যাব না নিজেরটা নিজেই করতে হবে নিজের তবা পার নিজেকেই করতে হবে এবং সমস্ত পাপ থেকে তৌবা করা যেমন ফরজ ফাউরান পাপ করার পরে সাথে সাথে তোবা করাটাও ফরজ পাপ করতে আছেন কয়েকজন কাল এখনো সময় হয় নাই এখনো তোবা ঠিক রাখতে পারবো না এমনটা ভাবলে হবে না তোবা করা যেমন ফরজ সাথে সাথে তোবা করাটাও ফরজ এটা কি বুঝে আসছে আমাদের তাহলে ভাববেন না যে তোবাটা পরে করব পরে পরে বা এখনো বয়স হয় নাই বুড়ো হই হজ করি এক পা কবরে যাক লাঠি একখান ধরি না যৌবনে হোক আর বুড়ো হোক আর যখনই হোক তবা সাথে সাথে করাটাও ফরজ তিন নম্বর বিষয়টা আমরা জানব তোবার প্রকার তোবা দুই প্রকার প্রথমত একটা তোবা বিশেষ তোবা এটা কি আম তোবা একটা খাস তোবা একটা বিশেষ তোবা খাস মানে কোনো একটা নির্দিষ্ট পাপ থেকে আপনি তোবা করছেন তবে ওই পাপ একটা ছেড়ে অনুরূপ পাপ আরেকটা করছেন তোবা হবে না যেমন ধরেন একজন ব্যবিচার করছে একজন নারীর সাথে তোবা করলে সাথে আর ব্যবিচার করবো না কিন্তু আরেকজন নারীর সঙ্গে সে ব্যবিচার করে তোবা করলে তোবা হবে হবে না হ্যাঁ তবে মনে করেন একজন সুদ খাওয়া থেকে ঘুষ খাওয়া থেকে মিথ্যা বলা থেকে বিবাদ থেকে চুরি থেকে ডাকাতি থেকে শিরিক থেকে কুকুর থেকে বিরাট থেকে তোবা করছে পক্ষান্তর হয়তো অন্য একটা হয়তো বিড়ি খাচ্ছে ওটা ভিন্ন পাপ তাহলে এই ধরনের একটা পাপের তোবা করছে আর একটা হয়তো এখনো করতে পারছে না তবু আল্লাহ তোবা কবুল করবেন ইনশাল্লাহ তবে তোবা না সুহা যেটা ফুল সমস্ত জীবনের সপ্ত পাপ থেকে তোবা করা তাহলে আমরা বুঝতে পারলাম তোবাটা কোনো খাস পাপ থেকে হতে পারে এবং সমস্ত পাপ থেকে হতে পারে চার নাম্বার চার নাম্বার যে বিষয়টা আমরা জানব সেটা হলো এই তোবাটা একটা হকুক হাকুল্লাহ একটা হাকুল এবার একটা মানুষের আল্লাহর আল্লাহর হক থেকে তবা করা আপনি নামাজ পড়েন নাই হিজাব করেন নাই মিথ্যা বলেছেন চুরি করেছেন জুলুম করেছেন আপনি বেপর্দা চলেছেন বেহায়াপনা চলেছেন মদপান করেছেন ব্যবচার করেছে চুরি করেছে যে কোনো ধরনের পাপ আল্লাহর হক যেখানে আল্লাহর হক রয়েছে আল্লাহর হকটা আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে আর যদি মানুষের হক হয় হকুকুল এবাদ হয় তাহলে মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে স্ত্রীর প্রতি জুলুম করেছেন আপনি শিক্ষক শিক্ষকতায় ফাঁকিবাজি করেছেন ইমাম ইমামতে ফাঁকিবাজি করেছেন খাতিব খুতপায় ফাঁকিবাজি করেছেন আপনি মেম্বার চেয়ারম্যান যে যেখানে আপনি মানুষের সাথে কোনো ধরনের তার হক নিয়ে ছিনিমিনি করেছেন তাহলে আপনাকে সেই জন্যে মানুষের কাছে তোবা করতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে বন্ধুগণ তোবা এবং ইস্তেফার বিষয়টা আমরা মনে করি শুধুমাত্র পাপ করলেই তোবা করতে হয় নেকির কাজ করলে তোবা ইস্তেফার করতে হয় না এটা একটা ভুল ধারণা এই জন্যে তোবার আর ভাগ হলো পাপ করে যেমন তোবা করা আরেকটা কি নেকির কাজ করেও তোবা করা ক্ষমা চাওয়া এটা একটু বোঝার দরকার ভালো করে খেয়াল করে আমরা মনে করি শুধু পাপের কাজ করলে তোবা করতে হবে হজ করলে ওমরা করলে নামাজ পড়লে জিকির আজকার করলে দাওয়াত তাবলিক করলে আমার তবা ইস্তেফারের কি দরকার না এখানেও আপনার তবে ইস্তেফার দরকার আছে বিষয়টা একটু বুঝেন তাহলেই বুঝে আসবেন ইনশাআল্লাহ পাপের কাজ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা ব্যবচার মিথ্যা গিবত চুগুল করি সুদ ঘোষ অন্যায় জুলুম ধোকাবাজি বহু ধরনের যে সমস্ত কবিরা গোনা রয়েছে এই কবিরা গোনাগুলো তোমা ছাড়া ডিলেট হয় না সগিরা গোনাগুলো নেকি করলে ডিলেট হয়ে যায় ইন্দাল হাসানা ইদ হিমনা সৈয়াদ নেকি পাপ ডিলেট করে যেগুলি ছোট ছোট পাপ কিন্তু বড় পাপ যেগুলো বড় পাপ কাকে বলে যেই পাপ করলে আখেরাতে আগুন দিয়ে জাহান্নামের কথা আছে শাস্তির কথা আছে ডান্ডা পিটারির কথা আছে জেল হাজিরে দেওয়ার কথা আছে দণ্ডবিধি রয়েছে হাত কেটে দাও সংসার করে দাও দৌড়া মারো যে সমস্ত পাপে আজাব ও শাস্তির কথা ধমকির কথা ওয়াইদের কথা এই পাপগুলিকে বলা হয় কবিরা গুণা বড় গুণা তাহলে পাপের কাজ করলে তা আপনি তোবা করবেন পাপের কাজ করলে তোবা করবেন এটা আমরা জানি কেন তবা করবেন কারণ আপনি আল্লাহর নিষেধকে কি বলে আদেশকে লঙ্ঘন করেছেন এবার যদি আল্লাহর আদেশ পালন করেন নাই সেটাও তো পাপ আমাদের খেয়াল করেন দেখি দেখতেছেন আপনারা খেয়াল করেন এত কাছে আর দেখা দরকার নেই যারা দূরে তারা দেখবে ভালো কাজ ছাড়লে পাপ হয় আর পাপের কাজ কি খারাপ কাজ করলে পাপ হয় কি বলেছি বলেন দেখি আপনারা ভালো কাজ ছাড়াও পাপ আর পাপের খারাপ কাজ করাটাও পাপ ভালো কাজ করেন নাই পাপ হয়েছে সেজন্যে তবে স্বীকার করতে হবে মন্দ কাজ করে ফেলেছেন সেজন্য তবে স্বীকার করতে হবে আচ্ছা হজ করেছেন ফুলফিল হজ রোজা রেখেছেন ফুলফিল নামাজ পড়েছেন তবু তবা করতে হবে কেন সেটা পরে বলছি তাহলে আপনি পাপ করেছেন পাপ করার কারণে আপনাকে তোবা করতে হবে ফার করতে হবে তোবা আগে এসে ফার আগে আটটি মশালা আগে ফিরে আসবেন তারপরে বলুন আল্লাহ ক্ষমা করো নাকি বলবেন আগে ক্ষমা করো আল্লাহ তারপরে ফিরে আসবেন কোনটা আগে বলেন কোনটা আগে ফিরে আসা আগে পরে ক্ষমা চাওয়া আগে ক্ষমা চেয়ে তারপর ফিরে আসা দুইটাই আল্লাহ রবুল্লাহ কোরআন কারিমি তোবার কথা আগে বলছেন পরে ক্ষমার কথা বলছেন কোথাও ক্ষমার কথা আগে বলছেন তোবার কথা পরে বলছেন দুইটাই তবে ফিরে এসে তারপরে চাইলে আল্লাহ বুঝবে না বান্ধে এসেই তো গেছে প্রমাণ করে ফেলেছেন এখন ক্ষমা চাওয়াটা বেশি উপযুক্ত হবে তবে কেউ ক্ষমা চাচ্ছে এবং সে ফিরে আসবে এটাও চলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা তোবা ইস্তেগফার যে কোনো পাপ আজ আমাদের মাঝে কোন বড় পাপ নাই বলেন তো সব ধরনের বড় পাপে আজ মানুষ লিপ্ত তবে তোবা ইস্তেগফার মানুষ যেন ভুলেই গিয়েছে বাবা আদম আলিসাল্লাম ভুল করেছিলেন ঠিক না ক্ষমা চেয়েছিলেন এরপরে জান্নাত পৌঁছছেন না পৌঁছেন নাই তাহলে বাবা আদম আমাদের জন্য মডেল ভুল করেছিলেন আদম ভুল করে ফেলেছিলেন তোবা আল্লাহ করে জান্নাতের রাস্তা ধরে পৌঁছে গেছেন আমাদের তাহলে কাজ হলো কি ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু তওবা ইস্তেগফার করতে হবে ফিরে আসতে হবে ক্ষমা চাইতে হবে ইবলিশ শয়তান ভুল করেছিল করেছিল না করে নাই তবা করেছে ক্ষমা চেয়েছে জান্নাতের পথ ধরেছে না তো যারা তোবা করে যারা ক্ষমা চায় এরা নবীর সুর গুণের দলভুক্ত এরা নেককার পরেজগারদের দলভুক্ত সালাফে সালিহীন যত সালিহীন তাবি যত আছে সবাই ভুল করে না এমন খুব কম তাহলে ভুল হতেই পারে ভুল হওয়াটা অন্যায় ভুল হওয়াটা ভুল করাটা অন্যায় তবে এর চাইতে বড় অন্যায় ভুল স্বীকার না করা এর চাইতে বড় আরো অন্যায় ভুল স্বীকার করার পরে তবা ইস্তেফার না করা তিনটে আমাদের মাঝে আছে আছে না ভুল করেছে বুঝতেও পারে না যে ভুল করেছে হয় ওর সামনে আমি বলতে পারবো মানে সামনে বললে বিপদ হবে না মনে করছে আরে আসলেই তো এটা করে আর আসলে করলে তো বিপদ হয় না হলে তো তহমত হয় তহমত আরও জঘন্য পাপ এই জন্য বন্ধুরা আজ আমাদের মাঝে তোবা কেন করতে পারি না সেই বিষয়টা আমি আসতেছি কিন্তু তার আগে আমি বলবো বন্ধুগণ তোবা ইস্তেফার করালে আপনার যে আসল বাড়ি কোথায় বলেন তো আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে জান্নাতে এই জান্নাত থেকে বের হওয়ার কারণ হলো পাপ তাই আসল বাড়িতে পৌঁছতে বাধা হলো কি আমাদের পাপ আর পৌঁছার জন্য রাস্তা সুগম রাত্রির পাপীদের জন্য আল্লাহ দিনের বেলা তার হাত বাড়িয়ে দেন আসো ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই দিনের বেলা যারা পাপ করেছে তাদের জন্য রাত্রিবেলা তার হাত প্রসারিত ডাকতে থাকে আসো বান্দা ক্ষমা চাও তাহলে বন্ধুরা আমাদের আসল বাড়ি থেকে আমরা বের হয়েছি পাপ করার কারণে কিন্তু পৌঁছে যাওয়ার রাস্তাটা আল্লাহ আমাদের জন্য সুগম রেখেছেন এবং সুযোগটাও দিয়েছেন তোমা করো ইস্তেকবার করো ফিরে আসো রাস্তা ওপেন আছে ক্লোজ করে দেওয়া হয় নাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দয়া তাওয়াব তিনি তিনি আল গফার তিনি আল গাফুর তিনি আর রাহমা তিনি আর রাহিম বন্ধুরা আল্লাহ রবুল্লাহ আলমিন তাহলে আমরা তোব ইস্তেকফারের মাধ্যমে আমি পরে আসতেছি আমরা জান্নাতের পথ ধরতে পারবো পৌঁছতেও পারবো যারা ভুল স্বীকার করে না যারা ভুল স্বীকার করে তো করে না তারা হলো ইবলিশ সৈতানের গুরু তার গুরু অনেকে আছে না না না ভুল করি নাই না আমার না ও জন্য ফেরেস্তা ভুল করেই না কিছু আছে মানুষ এরা ভাবে মনে হয় বুঝি এরা ফেরেস্তা মানুষ ফেরেস্তা ভুল করেই নাই ভুল কার জীবনে নাই বন্ধুরা সবার জীবনে ভুল রয়েছে তাহলে আবার রিপিট করি ভুল করা অন্যায় বলেন বলেন না এর চেয়ে বড় অন্যায় কি ভুল স্বীকার না করা এর চেয়ে বড় অন্যায় কি তোবা শেখর না করা এই অন্যের মাঝে কি আমরা থাকতে চাই না আজকে আমাদের পূর্বাচল যে জে কে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগের আয়োজনে আমরা যদি আজকে তবাস্তকফার করে যেতে পারি তাহলে আজকে আমাদের এই মহাসম্মেলন সার্থক হবে ইনশাআল্লাহ এখানে আমাদের উপস্থিতি হওয়া সার্থক হবে যারা এত আয়োজন করে অর্থ দিয়ে সময় দিয়ে সব কিছু দিয়ে আয়োজন করেছেন তারাও সার্থক হবে ইনশাআল্লাহ এই জন্য বন্ধুরা আমরা ইবলিশ শয়তানের গ্রুপে হতে চাই না কি বলেন আমরা বাবা আদমের সন্তান আদমের আরেসা গ্রুপেই থাকতে চাই আমরা তোবা করে ইস্তেকফার করে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন আমরা এখন যে কথাটা বলবো যে এই তোবা এবং ইস্তেফার বলছিলাম একটা পাপ থেকে তোবা ইস্তেফার করা পাপ করে ফেলেছেন এর জন্য বেশ কিছু শর্ত আছে শর্তগুলো খেয়াল করেন এক নম্বর শর্ত এই তোবা এবং ইস্তেফারটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে এখলাসের সাথে وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء توبتك ফিরে আসা এবং ক্ষমা চাওয়া একটা কি মহাবাদত এই বাদত সবার সৌভাগ্য হয় না হয়তো আপনি নামাজ পড়তে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন শ্যাম করতে পারেন দান খারাত করতে পারেন আপনি অনেক ভালো কিছু করেন কিন্তু পাপ করে তোবা করতে পারেন না এটা কিন্তু বড় একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অভিশাপ হ্যাঁ।